সবাইকে মদিনায় নীলা সবাইকে বলেন সবাইকে মদিনায় নীলা আমায় নীলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা বাবা বলবো একটু চলবে একটু বলেন না মোহাম্মতে সবাইকে মহদিনায় নীলা সবাইকে মহদিনায় নীলা আমায় নীলা না মদিনা মোর আসল ঠিকানা হায় হায় মদিনা মোর আসল ঠিকানা যে তাই আল্লাহ তাই নবী ওরে নবী নোর নবী যেতাই আল্লাহ নবীজি দিনের রবি দেখিবি ছবি পাগল হবি দেখিবি ছবি পাগল হবি যা তুই মদিনা মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা সবাইকে মহদিনায় নীলা বলেন আল্লাহ সবাইকে মহদিনায় নীলা সবাইকে মহদিনায় নীলা আমায় নীলা আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা নবীজির সঙ্গ নবী চিরদিন তুই সুখে রবি নবীজির সঙ্গ নবী চিরদিন তুই সুখে রবি মরা দিল তোর তাজা হবে বলেন মরা দিল তোর তাজা হবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা সবাইকে মহদিনায় নীলা আল্লাহ সবাইকে মহদিনায় নীলা আমায় নীলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা আল্লাহুম্মা ولا عليه سيدنا তাহলে আমরা এটা বুঝে গেলাম কোরআনুল করিম পড়ার দরকার আছে না নাই শোনার দরকার আছে না নাই কোরআনুল করিম পড়তে পারেন না ও মুসলমান শুনে না ও কোরআনুল করিম পড়তে পারো না কোরআনুল করিম পড়তে পারো না বড় বড় টাচ মোবাইল চালাও রে যুবক ভাইয়েরা রে ওই মোবাইলটার ভিতরে কোরআন তালাত লাগাইয়া শুধু শুনে তাকো আল্লাহ তোমার সোয়াবে আমল দিতে থাকবে কোরআন তেলাত করতে পারো না কোরআনুল করিমটা ধরো কোরআনুল করিমটা মুছে আবার রাখো দেখবা তোমার আমলে আল্লাহ সোহাব লিখে দেবেন কোরআনুল করিম পড়তে পারো না মসজিদের ইমাম সাহকে বলবা হুজুর আমাকে একটু কোরআন তেলোয়া শিখাইয়া দেন সোহার আল্লাহ নবী সব সাহাবিকে একত্র করে ডাক দেয় এরে আমার আবু বাক্কা আল্লাহর কাছে আসো আল্লাহ নবী ডাক দিয়ে বলে রে যে কোরআনুল করিম তেলওয়াত করতে পারবে যে কোরআন করিম খতম করতে পারবে যার খতমটা সবার আগে হইয়া যাইবে তার কাছে আমার কন্যা ফাতেমাকে তার হাতে আমি তুলে দেব নবীর বেটি আম্মা যেন ফাতেমা বেহেস্তের সর্দার নেই সব সাহাবায় কেরাম কোরআন তেলওয়াত শুরু করে দিয়েছেন সব সাহাবি কোরআন তেলাওয়া শুরু করে দিয়েছেন কিছুক্ষণ পরে একটু সময় অতিবাহিত হওয়ার পরে হজরতে আলী আসলো আলী আইসা একটা ডাক দিয়া কয় নবী গো আমার কোরআন শরীফ খতম হইয়া গেছে আমার নবী একটা ডাক দিয়ে কয় আলী তালাত করি রে আলী রে কেন তাড়াতাড়ি হইয়া গেছে আলী ডাক দিয়া কয় নবী গো আপনারা বলেছেন যেই ব্যক্তি সুরাতুল ফাতেহা তিনবার সুরা লাস পড়বে নবী না বলেছেন এক খতম তার হইয়া যাইবে আমি তো ফাতে ফাতেহা তিনবার সুরা লাস পড়েছি নবী আমার খতম হইয়া গেছে আমার নবী কয় ও সাবিরারে রে শুনে নাও শুনে নাও আমার আলীর কাছে আমার বেটি ফাতেমাকে আমি বিয়ে দিয়ে দিলাম এবার আমার ভাইয়েরা আমরা প্রতিদিন সকালবেলায় সময় প্রতিদিন সকালবেলায় সুরাতুল ফাতেহা তিনবার সুরা একলাস পড়তে রাজি আসেনি কথা বলেন আসেনি কারা কারা রাজি আছি তার হাত তোলে দেখাই নারে তাকবীর নারে রিসালাত আল সুন্নাতুল জামাত মায়ার সুরে একটু কোরআন তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق الله المولانا رسوله الكريم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين سكرت كنراي কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলে তৃষ্ণে মিটে না সখরতের কিনারায় কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলে তৃষ্ণে মিটে না কৌসারের মালিক জিনিস কৌসরের মালিক যিনি তাহাকে চিন ভালো যদি বাসতে হয় নবীকে বাস বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাস মনে যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই নবীজির মোহাবতে দুরুদ পড়িও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আল্লাহ ভিতরে আরেকটা আওয়াজ দিয়ে কেন ভিতরে ভিতরে ولعن سيدنا বাবার আমার দুরুশরীফ পড়তে কষ্ট হয় একটা জবান ছেড়ে বন্ধ করবেন না গভীর রাত্রিবেলায় আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে তো আমার ভাইয়েরা একটু জবান সকলে ছেড়ে দেন দুরুজ শরীফ পড়তে কষ্ট হয় হুজুর কষ্ট হয় ওই যে আসর পড়ি শুরু হয়েছে <laughs> রাত্রে দশটা পর্যন্ত চলতেছে হুজুর আপনারা তো একজনের পরে একজন আসেন আর আমরা তো ওই যে বসা রয়েছি আল্লাহ হাবিব আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো বান্দা কোনো বান্দি যদি মোহাব্বতে আমি রসুলের প্রেমে পড়ে পঞ্চাশ বার দুরুশ্বরী শরীফ পড়ে কতবার পঞ্চাশ বার দুরুশ্বরী শরীফ পড়ে পঞ্চাশ বার দুরুশ্বরী শরীফ পড়তে একেবারে ছোটোটা পড়েন সাল্লাহ আলহিউসাল্লাম সর্বোচ্চ আপনার দুই তিন বা চার মিনিট সময় লাগবে কেন হুজুর এর বেশি লাগবে না আল্লাহ হাবিব বলেছেন কেয়ামতের মাঠে ভয়াবহ অবস্থায় ওই মুহূর্তের সময় আমি রসুলের সঙ্গে ওই বান্দা আমি রসুল তার সঙ্গে সবার সামনে মুসাফা করব আমরা যখন একজন পীর মাসায়ক কাছে আসে না এমপি সাহ আসে বা যে কোনো একজন বড় লিডার আসে তখন আমরা কি করি ওনার সঙ্গে মুসাফা করার জন্য আমরা পেরেশান হয়ে যাই ঠিক কিনা বলেন কিন্তু দেখা যাচ্ছে রসুলের সঙ্গে যদি ওই মুহূর্তে মুসাফা করি আমাদের কাছে কেমন লাগবে ভালো লাগবে একটু মোহাম্মত বলি ভালো লাগবে নবী আমার হাদিসুল মোবারকায় বললেন আবু বকর ওমর ওসমান আলী সব সাহাবায়ে কারাম মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন নবী আমার বলে সাহাবি শুনে নেওয়ারে সাহাবি কোন উম্মত যদি আমি রসুলের মোহাব্বাতে ও সাহাবি আমি রসুলের মোহাব্বাতে কোন উম্মত যদি তোর শরীফ পড়ে যায় আমি নবী ওয়াদা করে গেলাম যেই জান্নাতে আমি রসুল থাকবো ওই জান্নাতে আমি আমার ওই উম্মরটাকে রাখবো নবী আমার শুধু এখানে ইতি করে নাই নবী আমার ডাক দিয়ে মানে সাহাবি ও সাহাবি আমি রসুল বলে গেলাম যে সাহাবি যে উম্মরটা মোহাব্বত করে আমি রসুলের সামনে দুরু শরীফ পড়বে আমি রসুল বলে গেলাম রে ওই ব্যক্তিটাকে যতক্ষণ আমার আল্লাহ ক্ষমা না করবে তাকে মাপ না করবে ততক্ষণ আমি রসুল্লাহ আমার মাউলার জান্নাতে কদম দেব না শুধু তাই নয় নবী আমার হাদিসুল একায় ঘোষণা করে নবী আমার ডেকে মারে সাহাবি ও সাহাবি শুনে নাও দুনিয়া শেষ আখেরাতের শুরু দিনটার নাম কবর বাবনায় বাবনায় যেই জাগায় আসল ঠিক অন্ধকার অন্ধকার হুরজি জাগায় থাকতে হবে উম্মতের সেই জায়গায় সেই জায়গার নাম জোরে বলেন নবী আমার হাদিসুল মোবারকাতে বলেন সাহাবায়ে কারাম শুনে নাও ও সাহাবি সাহাবিরে শুনে নাও ওই অন্ধকার খবরে যে উম্মতটা আমার দুরু শরীফ মোহাম্মত লাগায়া পড়বে যেই কবরে মা নাই বাবা নাই বন্ধু নাই বান্ধব নাই রে তাকে যখন কবরস্থ করবে সব মানুষগুলো চলে যাবে রে আবির তার বন্ধু হয়ে কবরে থাকব এটা শুধু দুরুদের সেদিকে যাব না যেহেতু একটা সাপ্তাহে নিয়েছি আসেন আমার ভাইয়ারা ওই নবীর প্রতি দুরু শরীফ পড়ার দরকার আছে না নাই মোহাম্মদ পড়ি আল্লাহ din. Ja, det var jag. Jo, sörsan. সামনে যেথাই থাকো যেভাবে থাকো ও ভাইরে নবীজির দুরু ছেইর না নবীজির দুরু না চারিলে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা وعلى علي سيدنا مولانا ঠান্ডা এই জবানের মালিককে আর আরেকটু জবান ছেড়ে বলে কে নবী একটা ডাক দিয়া কয় মাবুদ আয় আল্লাহ উম্মত আমার গুনাহ করবে আল্লাহ পাহাড় পর্যন্ত গুনাহ করবে ওই করই তোরে ফজর আলী গাজী বাড়ির মানুষগুলো সুন্দর একটা বেহেস্তের বাগান সাজাইবে রে আল্লাহ পাহাড় পর্যন্ত গুণা করিয়া আমার উম্মত যখন আপনাকে একবার আল্লাহ বলে ডাকে দিবে একবার জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলি আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ একবার যদি আল্লাহ বলে দেয় বন্ধু দুনি বন্ধু গো একবার যদি আপনার গুণাগার উম্মতারা আমার ডাক দেয় লা তাকনা তুমির রহমতি নবী গো আপনি জানায়া দেন একবার যদি আমি মাওলারে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ সত্তর বার পর্যন্ত বান্দারা ডাকে সারা দিই একবার কতবার নবী আমার ডাক দিয়া কয় সাহাবি ও শুনিয়া রাখলে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন একবার যদি ডাক দেয় সত্তর বার পর্যন্ত সারা দেয় রে ও দুনিয়ার মানুষ শুনে নাও রে আল্লাহ পাক তো বলেছেন লাকনা তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নইরা সেও না এখন আল্লাহকে বলি আল্লাহ ওই রহমত কি ওই রহমত কি আল্লাহ জানাইয়া দাও আল্লাহ ডাক দিয়ে বলে وما أرسلناك إلا رحمة للعالمين ওই রহমত হচ্ছে আমার একমাত্র নবী তার মানে নবীর দরজা থেকে যেন নৈরাশ না হয় কথা বলেন নবীর দরজা থেকে যেন নৈরাশ আসেন একটু জবান ছেড়ে আওয়াজ দিয়ে আমরা মাওলারে ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ আল্লাহ বলো না আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি আল্লাহর নামটি জফলে রে মন দিলের কালি থাকবে না আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ নামটি জপনা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি আল্লাহর নামটি লইলে রে মন দিলের কানে থাকবে না আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জবান ছেড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রাবানা গো ও গো রহিম রাবানা দয়া দিয়া রহমত দিয়া পুরা মনের বাসনা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি খোদা আমরা বন্দা মস্কানে লাগাইয়া পর্দা তুমি খোদা আমরা বন্দা মস্কানে লাগাইয়া পর্দা সেই পর্দা যায় গো খুইলা সেই পর্দা যায় গো খুইলা নামাজে তার নমুনা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহবানা গো ও গো আল্লাহ রব্বানা দয়া দিয়া রহমত দিয়া পুরা মনের বাসনা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিতুলি চাঁদপুর জেলাধীন করিজগঞ্জ থানা করিতুলি ফজর আলী গাজীবাড়ি ও মক্তব কমপ্লেক্সের উদ্যোগে নবমতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের তারপরও হবে না ইসাল সব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ দেলার হোসেন পাটওয়ারি সাহেব মতোয়াল্লি করিতুলি বাইতুল হাম জামে মসজিদ উনি নাকি অসুস্থ রয়েছেন আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করুন আজকে মহাবীরের ওয়াইজিনেকেরাম কেরাম প্রখ্যাত আলমী দিন আমার পূর্বে আলোচনা করেছিলেন হজরত মাওলানা মুফতি ভুজলুর রহমান ফরিদি সাহেব কেবলা খতিব পুটিয়া মদিনা জামে মসজিদ ও প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া শাহাজউদ্দিন কৌমি মাদ্রাসা মাদারীপুর আলোচনা করেছেন অন্ধ হাফেজ জাহিদুল ইসলাম সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক ইসাপুর দারুসন্না নুরানি মাদ্রাসা হজরত মাওলানা আমিমুল এহসান মনোয়ার সাহেব খতিব বাইতুল হাম জামে মসজিদ করইতলি হুজুরে না আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বরকদান করে বলে দেবে আলোচনা করেছেন অত্যন্ত স্নেহের ভাই হজরত মৌলানা কারি ইব্রাহিম খলিল সাহেব শরীয়তপুর আজকে মাহফিলের প্রধান একজন মেহমান রয়েছেন জনাব তারেক হোসেন রাজন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী উত্তরা ঢাকা মাহফিল পরিচালনা রয়েছেন আমার অত্যন্ত অত্যন্ত মায়ার মমতার আদরের স্নেহের ভাই সারা বাংলাদেশের সুনামদন্য প্রতিষ্ঠান দারুন্নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুনামদন্য একজন ছাত্র আপনাদের এলাকার সন্তান আপনাদের গৌরব আমার সদ্য ভাই হজরত মৌলানা শরীফুল ইসলাম সাহেব কেবলা মাদাদিল হুল আলী আল্লাহ আমার এই ভাইটাকে দিনের হাত হিসেবে কবুল করুন বিশেষ অতিথি মেহমান রয়েছেন জনাব আব্দুল কাদের পাটোয়ারি সাহেব জনাব ইসমাইল ব্যাপারী সাহেব সুজন্য শরীফ হুসাইন পাটোয়ারি সাহেব সহকারে আমার স্টেজে এখানে বসা রয়েছেন ওলামাইকারাম মুরব্বিন এজাম ফ্যান্ডেলে বসা রয়েছেন যুবক ভাইয়েরা ছোট ছোট মাদানি মুন্নারা বৃদ্ধ বাবারা শ্রমিক ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা সে মা বোনেরা প্রত্যেকের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সকলে ভালো আছেন ঠান্ডা বেশি ঠিক কিনা বলেন আপনাদের চাইতে বেশি ঠান্ডা ভোগ করতেছি আমি আমি যেহেতু নামাজ পড়াই একেবারেই মনোহরগঞ্জের কাছে লাকসামের কাছে ওখান থেকে ভিজে ভিজে আসছি হচ্ছেন আমি এখানে বসে বসেও ঘুমাইছি এই বসে বসে যেহেতু টানা প্রোগ্রাম যার কারণে ঘুমানোর সময়টা খুব কমে পাচ্ছি তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে ভরা বৃষ্টি এরপরে ঠান্ডা এরপরে মহামারী এরপরে রহমতর বাগান ঠিক না সব কিছুকে বাদ দিয়ে একটা রহমতর বাগান আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন একটু প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ হতে পারে আজকে অনেককে পেয়েছি আগামী বছর পাবো না ঠিক কিনা বলেন এটা জীবনের শেষ মাহফিল এটাই মনে করবেন আল্লাহর হাবিবের সৎকায় আল্লাহ কবুল করুক বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি কোরআনুল করিমের ছয় হাজার ছয়শো শিশুটিখানা আয়াতের তিরিশ পারা কোরআনের একশো চোদ্দোখানা সুরার এখানে আয়াতুল কারিমা নিয়েছি এটা আমরা এখানে যারা বসে রয়েছে আপনারা বসে রয়েছে হুজুর সবার কাছে আমরা এই আয়াতুল কারিমাটা শুনতে পাই সেটা হচ্ছে ওমা আর সাল্লাহ ইল্লা রহমতাল্লিল আলমিন সোহান বলেন আল্লাহ পাক কুরআনুল কারিমে ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ তাম পৃথিবীর জন্য নয় ইয়ার আপনাকে আমি রহমত হিসেবে প্রেরিত করেছি এখন আমরা আল্লাহকে বলি আল্লাহ কতটুকুর জন্য আপনার রহমত আপনার হাবিবরে বানাইছে নবী আমার একটা ডাক দিয়ে কয় সাহাবি ও সাহাবিরা শুনে নাও শুনে নাও আমরা আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কতটুকুর জন্য রহমত বানাইলা কি শুধু বাংলাদেশের জন্য শুধু আরব কান্ট্রির জন্য না হয় শুধু এশিয়া মহাদেশের জন্য না হয় তামাম পৃথিবীর জন্য আল্লাহ সাহাবি ও নবীর সাহাবিদেরকে জানায়া দাও ইয়ার সুনাল্লাহ ও দুনিয়ার বান্দারা শুনে নে কতটুকুর জন্য আমি আল্লাহ রহমত বানাইলাম সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহার ভিতরে আমরা সব মানুষগুলো আজকে এশারা নামাজ পড়েছি ওই এশার নামাজ পড়ানোর সময় ইমাম সাহেব ইমামতি করেছিলেন সৌরাতুল ফাতেহা দ্বারা কথা বলেন ঠিক কিনা ওই সৌরাতুল ফাতেহার ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম নিজের প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ সর্বপ্রথম নিজের প্রশংসা নিজে করেছেন আল্লাহ বলেন এখন আল্লাহকে বলি আল্লাহ ও কতটুকুর জন্য রহমত বানাইলা আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে হাবিব আপনাকে আমি বানাইছি রহমাত আলামিন আর আমি আল্লাহর নাম হচ্ছে রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমি আল্লাহর প্রশংসার দ্বার যতটুকু গো নবী গো আমি আল্লাহ রব্বুল আলমিনের রবিত্ব যতটুকু গো আপনার রহমতের দ্বারও আমি বানাইছি ততটুকু জোর কন্যা সোহান আল্লাহ আসে না এবার নবী কি শুধু আসমানের জন্য নয় জমিনের জন্য আল্লাহ বলে আমার সব মাকলুক যতটুকু আলম রয়েছে সব আলমের রহমত আমি আল্লাহ আমার বন্ধুরে বানাইছি আওয়াজ দিয়ে একটু বলবেন না সুবাহান আল্লাহ ওই আল্লাহ নবী সেদায় পড়ে পড়ে নবী আমার কান্দে জিব্রাইল নবীর কাছে আইসা কয় আর রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি কান্না করেন কেন রে আমার নবী একটা ডাক দিয়া কয়ে জিবরাইল তুমি আমার কাছে হঠাৎ এখানে হাজির হইলা কেন আমি তোমাউলার সাথে কথা বলি জিবরাইল একটা ডাক দিয়ে কয়ে নাসু আমি জিব্রাইল বেহেস্তের ভিতরে ছিলাম আল্লাহ পাক আমার একটা ডাক দিল ওরে আমার জিদ্রাতুল মন্তার মালিক জিবরাইল তুমি কোথায় তুমি কোথায় রে তুমি কোথায় রে এই কথা যখন আমাকে ডাক দিল রে আমি পাই কাল্লা বলে আমি যখন ডাক দিলাম হাজির গো মাওলা আল্লাহ পাক একটা ডাক দিয়া কয় জিবরাইল আর দেরি করো না যাও যাও আমার বন্ধু ওই পাহাড়ের চূড়ায় বসে বসে সেজদায় পড়ে পড়ে কান্না করে রে ওরে একটা চোখের পানি জমিনে পড়লো দ্বিতীয় চোখের পানিটার জমিনে পড়তো দিও না আরে জিব্রাইল যা ও জিব্রাইল যাও যাও যাও জিজ্ঞাসা করো কেন কান্না করে আল্লাহ জানে কি জানে না জোরে বলি জানে কি জানে না এরপরেও কেন জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাইল এটার সামনে বলবো জিব্রাইল দাহিয়াতুল কলবে সাহাবীর লোকটা ধরে জিব্রাইল আল্লাহর নবীর সিনা মোবারকের কাছে আসিয়া কয় নবী গো কেন আপনি কান্না করেন গভীর রাত্রে খানে আল্লাহ নবী একটা ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে একশো চারখানা কিতাব দিয়েছেন একশো খানা সইফা দিয়েছেন চারখানা কিতাব আমার আল্লাহ চারজন রসুলকে দিয়েছেন আরে জিব্রাইল কিতাব এক এক কাউমেরা পড়েছে তাওরাত পড়েছে জবুর পড়েছে ইঞ্জিল পড়েছে তাদেরকে কি আল্লাহ সোয়াব দেয় না এরে আমার কত মত হবে রে তুলের ময়দানে ফজর আলী গাজীবাড়ির ময়দানে তারা কুরআন তেলাওয়াত করবে ও জিব্রাইল শুনে নাও আমার উম্মতের জন্য আল্লাহ কি রেখেছে আল্লাহ তো আমার রহমত ফাটাইছে আমার উম্মতের জন্য ওই রহমতের দ্বার কতটুকু বানাইল আল্লাহ একটা ডাক দিয়া কয় জিব্রাহিম ও জিব্রাহিম অন্য নবীর উম্মতেরা তাওরাত পড়েছে জবুর পড়েছে ইঞ্জিল পড়েছে কাউরে আমি আল্লাহ সব দেই না আমার হাবিবেরে জানায়া দাও রে আমার হাবিবেরে বলে দাও আমার হাবিবের উম্মত কুরআনুল কারিমের হরফগুলো যদি আলিফ বা আলিফ বা জিম যদি এক একটা হরফ উচ্চারণ করে ওরে একটা হরফের বদলতে রে আমি আল্লাহ একটা করে নাকি দান করব নবী আমার চোখের পানে ছেলে ডাক দিয়া কয় জিব্রাহিম ও একটা হরপের বদলেতে একটা নিকে দিবে জিব্রাহিম ও জিব্রাইল আমি রসুল মানি না রে এটা আমার কাছে ভালো লাগে না আমার আল্লাহ রে কওয়ার কি দিব গো আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়ে জিব্রাইল বন্ধুরে বলো যেন না কান্দে রে আমি আল্লাহ একটা হরফের বদলতে রে দশটা সাপ উম্মতের আমলে দিয়ে দেব জিব্রাইল যখন শুনাইলেন নবী আমার চেহারা নোয়ারে হাসি আসে না নবী আমার ডাক দিয়ে কয় জিব্রাইল ও জিব্রাইল না না না এই সব আমি রসুলের মনটা ভরে না আমার আল্লাহ রে বলো আর কি দেবে রে আমার আল্লাহ জানাইয়া দেয় জিব্রাইল আমার বন্ধুরে বলো একটা হরফের জন্য সত্তরটা সোয়াব দেব একটু মোহাম্মদ বলি সোহান নবী একটা ডাক দিয়ে কয় জিব্রাইল ও জিব্রাইল কি দিবি আল্লাহ কয় সত্তরটা সব কইডো মানি না আল্লাহু আকবার জিব্রাইল রে এটাও আমি আল্লাহ আমি রসুল মানি না আমার আল্লাহ রে বলো আর কি দিবে আমার আল্লাহ তাল্লাহ জানাইয়া দেয় জিব্রাইল রে কেয়ামতের ময়দানে যখন বন্ধুর উম্মত জাহান্নামি হইয়া যাইবে আল্লাহ জান্নাত দেব চোখের পানি ছেড়ে আমার নবী কান্না করেন জিব্রাইল কই নবী এখন কান্দেন কেন কয় জিব্রাইল ও জিব্রাইল কত মত বলবে তাদের সসওয়াব হবে যারা নিচে থাইকা শুনবে যারা কোরআন তেলাওয়াত শুনবে তাদের জন্য কি সওয়াব রয়েছে আল্লাহ পাক একটা ডাক দিয়ে কয় জিব্রাইল যারা বলবে তাদের জন্য সব ওরে যারা শুনবে রে তাদের জন্য সমান করে দিলাম সব তার মানে বক্তা বলবে শ্রোতা শুনবে কথা কোন ঠিক কিনা তাদের জন্য শ্রমান সব আমার নবী কয় না না না না আমি এইটাও মানি না কয়ে নবী বলেন কয় আমার কত উন্মত হবে কানে শুনবে না কত উন্মত হবে চোখে দেখবে না আজকে যেখানে হাফে জাহিদুল ইসলাম চোখে দেখে না এমন নেই এরে জিব্রাই ও জিব্রাই আমার আল্লাহরে বলো আমার আল্লাহর জানায়া দাও কত উম্মত আমার চোখে দেখবে না কত উম্মত আমার কানে শুনবে না জিব্রাইলে ওই উম্মতের জন্য কি হবে আমি তো একটা উম্মতরে রেখা খাল্লার জান্নাতে যাইতাম না আল্লাহ পাক একটা ডাক দিয়ে কয় জিব্রাইল ও জিব্রাইল বলে দাও বলে দাও যারা কোরআন পড়তে পারে না কানে শুনে না চোখে দেখে না যদি কোরআনুল করিমটা হাতে ধরে রে ধরার কারণে রে তাদের আমলে পর্যন্ত আমি আল্লাহ সব লিখে দেব সবাইকে মদিনায় নিলা সবাইকে বলেন সবাইকে মদিনায় নিলা আমায় নিলা মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা বাবা বলবো একটু চলবে একটু বলেন না মোহাম্মতে সবাইকে মহদিনা নীলা সবাইকে মহদিনা নীলা আমায় নীলা না মাদিনা মোর আসল ঠিকানা হাই হাই মাদিনা মোর আসল ঠিকানা যে তাই আল্লাহ সে তাই নবী ওরে নবী জিনোর নোর নবী যে তাই ছবি পাগল হবি যা তুই মদিনা মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা সবাইকে মহদিনায় নীলা বলেন আল্লাহ সবাইকে মহদিনায় নীলা সবাইকে মহদিনায় নীলা আমায় নীলা মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা নবীজির সম্বলবি চিরদ তুই সুখে রবি নবীজির সম্বলবি চিরদিন তুই সুখে রবি মরা দিল তোর তার হবে বলেন মরা দিল দোল তাজা হবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা সবাইকে দিনায় নীলা আল্লাহ সবাইকে দিনায় নীলা আমায় নীলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা আল্লাহুম্মা ولا عليه سيدنا তাহলে আমরা এটা বুঝে গেলাম কোরআনুল করিম পড়ার দরকার আছে না নাই শোনার দরকার আছে না নাই কোরআনুল করিম পড়তে পারেন না ও মুসলমান শুনে ও কোরআনুল করিম পড়তে পারো না কোরআনুল করিম পড়তে পারো না বড় বড় টাচ মোবাইল চালাও রে যুবক ভাইয়েরা রে ওই মোবাইলটার ভিতরে কোরআন তেলাত লাগাইয়া শুধু শুনে তাক আল্লাহ তোমার সোয়াবে আমল দিতে থাকবে কোরআন তেলাত করতে পারো না কোরআনুল করিমটা ধরো কোরআনুল করিমটা মুছে আবার রাখো দেখবা তোমার আমলে আল্লাহ সোহাব লিখে দেবেন কোরআনুল করিম পড়তে পারো না মসজিদের ইমাম সাহকে বলবা হুজুর আমাকে একটু কোরআন তেল শিখাইয়া দেন সোহার আল্লাহ নবী সব সাহাবিকে একত্র করে ডাক দেয় এরে আমার আবু বাক্কা রসুল্লাহর কাছে আসো আল্লাহ নবী ডাক দিয়ে বলে রে যে কোরআনুল করিম তালওয়াত করতে পারবে যে কোরআন করিম খতম করতে পারবে যার খতমটা সবার আগে হইয়া যাইবে তার কাছে আমার কন্যা ফাতেমাকে তার হাতে আমি তুলে দেব নবীর বেটি আম্মা জানা ফাতেমা বেহেস্তের সর্দার নেই সব সাহাবায় কারাম কোরআন তালোয়া শুরু করে দিয়েছেন সব সাহাবি কোরআন তেলাওয়া শুরু করে দিয়েছেন কিছুক্ষণ পরে একটু সময় অতিবাহিত হওয়ার পরে হজরতে আলী আসলো আলী আইসে একটা ডাক দিয়া কয় নবী গো আমার কোরআন শরীফ খতম হইয়া গেছে আমার নবী একটা ডাক দিয়ে কয় আলী কোরআন তালাওয়াত করি রে আলী রে কেন এত তাড়াতাড়ি হইয়া গেছে আলী ডাক দিয়া কয় নবী গো আপনারা বলেছেন যেই ব্যক্তি সুরাতুল ফাতেহা তিনবার সুরা লাস পড়বে নবী আপনারা বলেছেন এক খতম তার হইয়া যাইবে আমি তো সুরাতুল ফাতেহা তিনবার সুরা লাস পড়েছি নবী আমার খতম হইয়া গেছে আমার নবী কয় ও সাবিরা রে শুনে নাও শুনে নাও আমার আলীর কাছে আমার বেটি ফাতেমাকে আমি বিয়ে দিয়ে দিলাম এবার আমার ভয়েরা আমরা প্রতিদিন সকালবেলায় কোন সময় প্রতিদিন সকালবেলায় সুরাতুল তিনবার সুরা পড়তে রাজি আসেনি কথা বলার আসেনি কারা কারা রাজি তার হাত দেখাই নারে আমার নবী বলেছেন কোনো পড়া পারেন না পড়ার কথা বললে কত ব্যস্ত তার আর শেষ নাই বন্ধু সকাল বেলায় সুরাতুল ফাতেহা একবার তিনবার সুরা এক ক্লাস কমপক্ষে পড়ে নেন এটা যদি আপনি পড়ে নেন তাহলে আপনি প্রতিদিন এক খতমের সব আপনার আমলে যাবে সব বলতেন না তাহলে আমরা আজকের থেকে শিখে নিয়েছি নবী বলেছে যে এই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে কখনো গজব আসে না অভাব লাগে না ওই ঘরের ভিতরে আজাব গজব কখনো ঢুকে না ডাকাত সর লজ্জা কখনো ওই ঘরে আসতে পারে না আসেন প্রতিদিন আমরা সৌরাতুল ফাতেহা তিনবার সৌরা একলাস পড়তে রাজি আছি আল্লাহ কবুল করো আসেন আমার ভাইয়েরা ও বন্ধু আমার নবী থেকে আসিয়া হজরত উসমান রে কয় উসমান ও উসমান তুমি একটা কাপড়ের টুকরা লও রে উসমান আসেন আমার আয়াতে আবার ফিরে যাই নবী আমার ডাক দিয়া কয় উসমান রে একটা কাপড়ের টুকরা হাতে নেও রে উসমান ওসমান একটা কাপড়ের টুকরা হাতে নিলেন ওসমান এটাকে গোল করো ওসমান যখন এটাকে গোল করলেন ওসমান গোল করে আমার নবী কি জানি একটা এটার ভিতরে দিয়ে দিয়েছেন সোহার নবী আমার কেমন রহমত দেখেন ওসমান একটা ডাক দেয় নবীজি ও নবী এটা কি দিয়েছেন কয় ওসমান ও উসমান আমি রসুল এমন একটা জিনিস দিয়েছি পৃথিবীর মানুষগুলো যখন তোমার কাছে আসবে আমার সাহাবিরা যখন তোমার কাছে আসবে বিসমিল্লা বলে বলে এক একজন সাহাবিকে এক একটা খেজুর তুমি দিবা উসমান রে যতবার দিবা রে এখান থেকে শেষ হবে এটা রসুলের রহম এটা হলো আমার আল্লাহ আল্লাহর নবীকে যে রহমত দিয়েছেন এটা সেই রহমত উসমান সমস্ত সাহাবায় কারাম গরিব সন্তানেরা আসে উসমান ঘরে খাবার নাই কয় নেই উসমান আজকে খাবার খাই না কয় নে নে নে উসমান সকাল থেকে এতক্ষণ বিকাল সন্ধ্যা পর্যন্ত তুমি দিতেছ কত বড় গুডাউন কয়ে গোডাউন হলো আমার রহমাতাল্লিল আলামিন আমার নবী কি জানি এখানে দিয়েছেন আমি হাত দেই আর খেজুর আসে হাত দেই আর খেজুর আসে একটা যখন দিয়ে দেই রে সাথে সাথে দেখি আর একটা এখানে জমা হয়ে যায় হজরতে আবু হুরায়রা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় সব সাহাবায়ে কারাম কান্দে উসমান চোখের পানি ছেড়ে মাটিতে ঘুরে ঘুরে কান্না করে নবীর এক সাহাবি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় সাহাবাই কারাম কেউ পরামর্শ করে কখন কি করবে উসমান চোখের পানি ছেড়ে কান্না করতেছে ডাক দিয়ে বলো উসমান তুমি কান্না করো কেন মাটিতে গড়াও কেন ওই সাহাবি চলে গেছে আমি তার জন্য কোনো কান্না করি না কেননা আল্লাহ পাক তো ওই সাহাবিকে আমার চাইতে বেশি ভালোবেসেছে কথা বলেন ঠিক কিনা আমি এ কারণে কান্না করি আমার মাজায় একটা বাধা ছিল রসুলের একটা রহমত একটা টুকরো কাপড় আমার মাজায় বান্ধা ছিল সাহাবি যখন মারা যায় আমি কান্নায় অচেতন হইয়া যাই ওরে সাহাবি যখন আমি আমি উসমান হুঁশ আসার পরে দেখলাম আমার ওই আল্লাহর হাবিবের দেওয়া জিনিসটা নাই আমি সাহাবির জন্য কান্না করি না আমি কান্না করি এই জিনিসটার জন্য রসুলের রহমতটারে দোহারাই ফালাইলা ফালাইলাম সোহান বলেন এটা হচ্ছে রহমতের বাগান কথা বলেন ঠিক কিনা আসান আল্লাহ যেহেতু বান্দাকে বেশি মোহাব্বত করে একদিন হজরতে মুসা কালিমুল্লাহ রাস্তা উপর দিয়ে চলে যায় রাস্তার মাঝপথ দিয়ে মরুভূমি দিয়ে চলে যাচ্ছে পাহাড়ের চূড়াই দিয়ে হঠাৎ করে একটা হরিণ মুসা আলাই সালাতামকে দেখিয়া দাঁড়ায় রইলেন মুসা নবী বলে যে মানুষকে দেখলে হরিণ পালায়া যায় এ দুনিয়ার মানুষ শুনে না কিন্তু এই হরিণটা কেন এখানে দাঁড়ায় আছে মুসা আল্লাহ সাল্লাম একটু গলাটাকে আওয়াজ দিলেন আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার হরিণটা আর যায় না সোজা বরাবর আল্লাহর পয়গম্বর মূসা নবীর কাছে দাঁড়ায়া গেলেন কান্দায় না কান্দায় এবার মুসানবীর ডাক দিয়ে কয় নবী গো ও নবী আমার একটা প্রশ্ন আপনার কাছে মুসাল্লাহ সাল্লাম কয় হরিণটাও মানুষ দেখলে ভয় পায় কেন এখানে দাঁড়াইয়া রইল কেন এখানে দাঁড়ায়া রইল রে ওরে হরিণ তোমার কেন তুমি যেভাবে দাঁড়ায়া রইলা হরিণের জাবানটা মানুষের মতো খুলিয়া যায় হরিণ একটা ডাক দিয়ে কয় রহমতের বাগান যেটা আমি এই আয়াতের উপরে আলোচনা করি হরিণটা দাঁড়ায় রইলেন হরিণটা ডাক দিয়ে কই নবী তুমি কই যাও কই আমি তোর পাহাড়ে যাই কয় আমি জানি তুমি আল্লাহর সঙ্গে কথা বলবা আমি এতক্ষণ দাঁড়ায় রইলাম আমার মাওলারে আমার একটা কথা তুমি জিগাইবা কয় কি জিগাইতাম কি জিগাইতাম কয় জিগাইবা তোমরা তো মানব তোমরা তো টিউবওয়েল চাইবা পানি খাও তোমরা তো পানি নিচ থেকে তুলে পানি খাও রশি বান্ধিয়া কূপ থেকে পানি উঠাইয়া খাও রে আরে মুসানবী অনেক দিন হয়েছে বৃষ্টি হয় না ও নবী বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না গো নবী আল্লাহকে জিগাই বা কখন বৃষ্টি দেবে মুসাল্লাম নবীদের ভিতরে একটু রাগি ছিলেন মুসালাম যখন জিজ্ঞাসা করে রে তোর পাহাড়ে যাই আল্লাহ রে কয় আল্লাহ আগে বলো বৃষ্টি হয় না কেন রে আল্লাহ বলে মুসা তুমি যেই কথার জন্য প্রথম মারছিলে ওটা তোমার চিন্তা ছিল এটা বলো মুসা আলাইসাল্লাম বলে না না না আল্লাহকে বলো বৃষ্টি দাও না মানুষগুলো মানুষগুলো পানি খায় পশুগুলো পানি খাইতে পারে না ও নবী গো শুনে নাও গো কয় আল্লাহ খালবিল সমুদ্র শুকাইয়া গেছে গো বৃষ্টি কখন দিবা কয় মোসারে জানিয়া রাখে রে আমি আগামী একশত বছরে এই জমিনে এই জংলাটার ভিতরে আমি আল্লাহ এই জংলার ভিতরে বৃষ্টি দিব না এই পাহাড়ের চূড়াতে আমি বৃষ্টি দেব না এই বনটায় আমি বৃষ্টি দিব না মুসাল্লাম চিন্তা করে নেন এই পথ দিয়ে যদি যাই তাহলে আমরা দেখব ওই হরেনটারে আমি কি করব কি করব কি করব এই কথা বলে মুসালাই সালাতাম চিন্তা করলেন আমি অন্য পথে যাব কিন্তু ওই হরিণটা দাঁড়ায় রইলেন হরিণটা প্রতিমধ্যে মুসালাই সালাতামের কাছে দাঁড়াইলেন সালাম দিলেন নবী মুসাগো আল্লাহ কি বলেছে আল্লাহ কি বলেছে ও নবী আল্লাহ কি সংবাদ দিয়েছে আমার একটু বলেন মুসারা সাল্লামকে আমি যদি এই কথা বলি হরিণটা হতে পারে স্টক করে মারা যাইতে পারে কেননা চিন্তিত হয়ে যাবে একশো বছর আইতে আইতে হরিণের বয়স চলে যাবে তার নয়নাতকুর বয়স চলে যাবে একশো বছর তার আগে আসবে না মুসারা সাল্লাম কয় ডাক দেয়া হরিণ শুনবি শুনবিনি কয় বলেন বলেন পয়গাম্বর বলেন কয় আমার আল্লাহ কইছে রে একশো বছরের ভিতর আমার আল্লাহ এই বনে বৃষ্টি দেবে না হরিণটা ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ কয় হরিণ রে আমি নবী বেজার হইয়া গেলাম তুই কেন আলহামদুলিল্লাহ বললি কয় আমার চাইতে আল্লাহর চাইতে বুঝি আপনার বেশি আমার প্রতি মায়া না না না না যে আল্লাহ আমারে বানাইছে যে আল্লাহ আবার হুকুম দিছে রে ওই আল্লাহ আমারে সৃষ্টি করেছে এই কারণে আমি মাওলার শুক্রিয়ায় বলেছি আলহামদুলিল্লাহ হঠাৎ করে জমিনের ভিতরে বৃষ্টি বনের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল সালাম কথা বললেন না দৌড়ায়া দৌড় পাহাড়ে গিয়ে হাজির হয়ে গেলেন সেলদায় পড়ে গেলেন সেলদায় পড়িয়া এবার মাউলারে বলে মাউলা তুমি না বলছো একশো বছরে বৃষ্টি দিবা না কেন তুমি বৃষ্টি দিলা রে আল্লাহ তুমি না বলছো আগামী একশো বছরে বৃষ্টি আসবে না এখন হরিণ যদি আমার প্রশ্ন করে মুসানবী আপনি কেমন কথা বলছেন আপনি না বলছেন বৃষ্টি আসবে না এখন বৃষ্টি আসছে কেন রে এটা কেন কোন রহমতের খেলা খেলাইলো আমার আল্লাহ তালা ডাক দিয়ে vai abusar. বাচ্চা যখন শুক্রিয়া তান বলল আলহামদুলিল্লাহ বলল আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রহমতে দুষ্মাইরা গেছে রে আমি আল্লাহ রহমতের জোশের কারণে সাথে সাথে আমি আল্লাহ ওই বনে বৃষ্টি দিয়ে দিলাম আওয়াজ দিয়ে বলি সুবাহান আল্লাহ তো সম্মানিত উপস্থিতি শেষ কথার এক আখিরি কথা হলো এটা চলবে না আর একটু না সাদ ইয়ে সম্রাট উপস্থিতি সেটা হচ্ছে এটা একটা রহমতের বাগান ঠিক কিনা মিশরের জমিনে একবার বৃষ্টি হয় না একেবারে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমি আবার আমার আগের আলোচনা আবার ফিরে আসবো মুসা আলাই সালাতাম যেমন বৃষ্টি হচ্ছে না মুসা আলাই সালাতামের কাছে সব মানুষগুলো চলে গেলেন যায় কয় ও পয়গম্বর মুসা আপনারা আল্লাহর সাথে কথা বলেন একটু বলেন না জমিনটা পেটে গিয়েছে আমাদের জন্য একটু বৃষ্টি দিতে আজকে যে বৃষ্টি রহমতের মাধ্যমে আল্লাহ এত সুন্দর একটি পরিবেশ দিয়েছেন আবারও আওয়াজ দিই বলি আলহামদুলিল্লাহ তো মুসা আল্লাহ সাল্লাতুসাল্লাম চল্লিশ জনকে একসাথ করলেন ভালো ভালো ধন্য চল্লিশ জনকে ভালো ভালো লোক এক জায়গায় করে এবার দোয়া করা শুরু করেছেন দোয়া করলেন হাত তুললেন সব কোনো উত্তর আসতেছে না দ্বিতীয়বার আবার দোয়া করলেন কোনো উত্তর আসতেছে না তৃতীয়বার দুই হাত তুলে আবার দোয়া করলেন কোনো উত্তর আসতেছে না এবার আল্লাহকে বলে আল্লাহ আপনি বৃষ্টি দেন না কেন কারণ নবীরা নবীদের জবান পাক নবীরা হাতটুকু উঠাইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি থাকে না আল্লাহ বৃষ্টি দেন না কেন আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তোমার এখানে এমন একটি ব্যক্তি রয়েছে এইখানে তোমরা যারা রয়েছ এমন একজন ব্যক্তি রয়েছে যে সকালে খায় দুপুরে খায় রাত্রে খায় চব্বিশটা ঘন্টা খায় কিন্তু আমার সুক্রিয়া একবারও করে না এই যে আলহামদুলিল্লাহ বলেছেন একটু আগে এটার ব্যাখ্যা দিচ্ছি যে আমার সুক্রিয়া একটা বারও করে না যার কারণে ওই এমন একজন লোক হাত তুলেছে যে নফরমান ওই নফরমানের কারণে আমি জমিনে বৃষ্টি দিতে পারি না সে চলে গেলে আমি বৃষ্টি দিব মুসাল আলাই সালাতাম ডাক দিয়ে বলেন এই তোমাদের ভিতরে কে আছে যে আমার আল্লাহর শুক্রিয়া করো নাই নফরমান কাজের ভিতরে জর্জরিত রয়েছ কোন বান্দা রয়েছে যে আছো সে চলে যাও তো একজন একজন করে চলে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তার মানে বোঝা যায় ওই পাপিটা এখানে আছে ঠিক না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ। এখানে রয়েছে যার কারণে বৃষ্টি হচ্ছে না এখন তেনার কাছে একজন বাকি আছে আর এখন তিনার কাছে আসবে এরপরে তেনার সিরিয়াল তিনি এবার কি করলেন হায় রে আমি যদি উঠে যাই তাহলে বৃষ্টি এলে তাহলে মানুষ মনে করবো আমি দেয় যেহেতু আল্লাহর ঘোষণা ঠিক কিনা বলেন আর আমি যদি বসে থাকি সবাই যদি চলে যায় তাহলে বৃষ্টি না আসলে আমি তো আমার কারণে সব জানি যাবে কিনা আমার গোমর তিনি চক্ষুটা বন্ধ করলেন জমিনের দিকে লক্ষ্য করে দুটা চোখের পানে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনে আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করেছেন এখন মুসাল্লাহ আলাহ সালাদুসাল্লাম আল্লাহ ওইটা কই ওইটারে দেখি না যাই কয় যেইটার কারণে আমি বৃষ্টি বন্ধ রাখছি ওইটার কারণে আবার রহমতের বৃষ্টি ছেড়ে দিয়েছি তার মানে তওবা কথা বলেন কি এই কারণে আমি প্রথমে বলেছি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে আসেন আমার ভাইয়ারাম নবী আমার মসজিদে নবীর ভিতরে আল্লাহর নবী বসে রয়েছেন যেহেতু আমাকে একাধিক আলোচনার কথা বলেছে আমি ঘুরে ঘুরে সব দিকে টাচ করে যাব নবী আমার মসজিদে নবীতে আল্লাহর নবী বসে রয়েছেন এবার আমার নবী ডাক দিয়ে কয় এরে আবু হরায়রা রে ও আবু হরায়রা দেরি করিও না যাও বাইতুল মাল সম্পদগুলি তুমি পাহারা দাও কি দিতে আচ্ছা কন আমরা দেশের আমি নাম বলবো না আপনারাই ভালো করে চেনেন যদি কোনো এমন একটা লোকেরে মানুষের সম্পদ পাহারা দিতে রাখে অথবা সরকারি কোনো এই দেখা যায় ফান্ডে কাউকে রাখে এই ব্যক্তি আগে নিজের পকেটটা ফুরাইব না আর দেখেন হাজরত আবু হুরায়রার জিন্দিগিটা দেখেন আবু হুরায়রা রাত্রিবেলায় তাহাজ্জুতের নামাজ পড়লেন তাহাজ্জুতের নামাজ পড়ে আবু হুরায়রা তাহাজ্জুত নামাজ আদায় করতেছেন হঠাৎ করে একটা চোর আসলো একটা আমল আজকে আপনাদেরকে শিখাইয়া দেয় ঠান্ডা কন কনে ঠান্ডা আওয়াজ বহুত বড় কষ্টে দিচ্ছি তারপর আপনাদেরকে একটা শিখে যাচ্ছি ভাই আমার শুনে রাখেন হজরত আবু সালাম পিরালেন সালাম পিরাইয়া দেখলেন একটা সোর বাইতর সম্পদ মালগুলো সম্পদগুলো ভরে নিয়ে যাচ্ছে আবু হুরায়রা হাত বিয়ে ধরলেন হাতে ধরিয়া কয়ে এরে চোরে বাইতুল সম্পদ মালগুলো কেন তুমি নিয়ে যাও কয়ে ভাই রে আজকে তিন দিন যাবৎ হয়েছে আবার ঘরে কোনো খাবার নাই স্ত্রী সন্তান সব কিছু না খেয়ে মরে যাচ্ছে এ ও আজকে তিন দিন ঘরে কোনো খাবার নাই এই কারণে না পারতে চুরি করতে আসলাম আমার সাইরা দে আমি আর কখনো আসবো না যেহেতু নবী আমার রহমত ওই সাহাবিরা রহমতের নবীর কাছে থাকে এবারে ডাক দিয়ে বলে যা যা হজরের নামাজি নবী ইমামতি করেছে সালাম বিরালেন সালামটা বিরায়া ডাক দে আবু হরায়রা ও আবু হরায়রা তোমার চোরের খবর কি জোরে বলেন আল্লাহু আকবার আবু হুরায়রা কয় নবী গো রাত্রেবেলায় সোরটা আসছে আমি তারে সাইরা দিছি কয় কি কেন চারশো নবী গো তিন দিন নাকি ঘরে কোনো খাবার নাই কয় লোকটা মিথ্যা কথা বলেছে দেখবা তুমি আজকে রাতো আবার আসবে সোহান আল্লাহ বলতেন নবীর কথাটার জন্য আবার বলি সোহান আল্লাহ আবু হুরায়রা পরের দিন রাত্র তাহাজ্জুদ নামাজ পড়লেন তাহাজ্জুদ নামাজ পড়িয়া সালামটা ফিরালেন সালাম ফিরাইয়া দেখতেছে ওই সোরায় আবার মালগুলো ভরে নেয় মা ও আমার করই তুলি এলাকার আমার মারার সোনেরা করে মা চিন্তা করবা না সিসি ক্যামেরার দরকার নাই সিসি ক্যামেরা তো আল্লাহর কোরআন ঠিক কেনে বলেন সিসি ক্যামেরা তো আল্লাহর কোরআন শুনে নেন দেখেন জিন্দিগিটা হজরত আবু হুরায়রা লোকটাকে হাতে ধরলেন চলো তোমাকে নবীর কাছে নিয়ে যাব এবার সুরা একটা ডাক দিয়ে বলেন আবু হুরায়রা ও আবু হুরায়রা আমারে নিসনা নিসনা নিসনা ও আবু হুরায়রা আমি আজকে বলি রে আমি আর আসবো না আমি গতকাল যেই সম্পদগুলো নিয়েছি সেগুলো দিয়ে আমার নিবারণ হয় না খোদা আমি আজকে যাই রে আর আসব না আমারে আজকা সাইরা দে আবু রমায়া মায়া লাগে গেল ফজরের নামাজ আল্লাহ নবী মামতি করেছেন সালাম পিরালেন নবী আমার সালাম পিরাইয়া এবারে ডাক দিয়ে কয় আবু ও আবু রে আমার সুরের খবর কি কয় নবী আজকেও আমি সাইরা দিয়েছি আল্লাহ আকবর আল্লাহর নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা আজকেও দিলা বুঝি সাইরা রে এমন সময় ওমর ডাক দিয়া কয় নবী গো এটা কি করেছে কি করলো আবু হরাইরা আমার নবী ওমর রে ঝরে ধরে বলে ওমর তুমি রাগ করো না এরে ওমর তুমি বসো রে ওমর বসো শুনো আমার আবু হরাইরা কি বলে রে এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে আবু হরাইরা আগামীকাল রাত্রি বেলায় আবার এই চূড়াটা আসবে রে আবু হরায়রা পরের দিন আবু হরায়রা তাহাজ্জুদ নামাজ পরে রে তাহাজ্জুদের সালাম ফিরাইয়া দেখছেন আজকে বড় বড় বস্তায় করে মালগুলো ঢোকায় আবু হরায়রা পিছন দিয়া জড়াইয়া ধরলেন রে সোরা রে সোরা আজকা তোরে সারমো না আজকা তোরে বাইন্দা নিয়া যামো এবার সোরাই আবু হুরাইরার হাতে ধরে বলে ভাই আ চুরি করব না আমারে ছেড়ে দে ও ভাই আমারে ছেড়ে দে আমি আর চুরি করব না আমি তোমার সঙ্গে ওয়াদা করে গেলাম রে এতদিন চুরি করেছি আর চুরি করব না তবে যাবার আগে একটা আমল তোমারে আমি শিক্ষা দেই যেই আমলটা করলে সারা রাত বাইতুল মাল সম্পদার পাহারা দেওয়া লাগবে না সোরা দোয়া কালামের মধ্যে দেয়ের নামাজ নবী আমার সালাম পিরাইয়া এবার ডাক দিয়া কয়া বহরাইরা তোমার সোরের খবর কি আল্লাহ আকবর এবার আল্লাহ বহরাইরা ডাক দিয়ে বলে নবীজি ও নবী আমি আবু হুরাইরা আজকেও তারে সাইরা দিছি গো ওমর ডাক দিয়ে বলে না না রাখাই দেওয়া যাবে না আর সুলাল্লাহ আবু হরাইরা কেন তাকে সারলো এটার জবাব দিতে হবে আমার নবী মুসকি হাইসা কয় এ ওমর শুনে নাও শুনে নাও মজা পাইবারে সাহাবিরা রে এবারে কেন সারলা কয় সুরাই আমাকে বলে চায় আয়াতুল কুরসি পড়লে নাকি আর পাহারা দেওয়া লাগবে না আমার নবী ডাক দিয়ে কয় আবু হরাইরা ও আবু হরাইরা আজকে তোমাকে চোর সত্য কথা বলেছে যেই আমলটুকু তোমাকে বলেছে ও সাহাবায়ে কারাম শুনে নাও তাম উম্মতদেরকে জানায়া দাও রে সাহাবায়ে কারাম ও আমার সাহাবিরা রে যে উম্মরটা আমার সন্ধ্যার সময়ে যে আমার উম্মতিটা সন্ধ্যার সময় মাগরিবের নামাজ আদায় করিয়া আয়াতুল কুরসি যদি পড়ে যায় রে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের দুইজন ফেরেশতা আল্লাহ পাক ওই বান্দার জন্য জমিনে পাঠায়া দেয় সারা রাত যদি ঘরের দরজাটা খোলা থাকে রে সুর হোক ডাকাইত তো সন্ত্রাস হোক লুচ্চা হোক যত রকমের খারাপ পাপাচার হোক না কেন রে যদি চিন্তা করে আসে এই ঘরে চুরি করবে আল্লাহর দুইজন পেরেস্তা পজর পর্যন্ত এই ঘরটা পাহারা দিয়ে রাখে কোনো সোর আর ওই ঘরে আসতে পারে না এটা আমরা এখান থেকে আজকে শিখে নিলাম মাগরিবেন আর সিসি ক্যামেরার প্রয়োজন নাই সিসি ক্যামেরা তো চাল্লা রহমতের সেই কোরআন কথা বলেন ঠিক কিনা সিসি ক্যামেরা তো কোরআন তাহলে আপনি কেন সিসি ক্যামেরার ব্যবস্থা তো আল্লাহ কোরআনে দিয়েছে ওই সিসি ক্যামেরা না খুঁজে কোরআন সিসি ক্যামেরাকে খোঁজেন কথা বলেন ঠিক কিনা এবার আসেন আমাকে বলা হয়েছে হুজুর একটু মৃত্যু কবরের কথা বলেন হুজুর একটু কবরের কথা বলেন মৃত্যুর কথা বলেন আমার নবী মসজিদে নবীতে ভাই কোনো কথা বলবেন না পাঁচটা মিনিট আলোচনাটা শুনে আমি শেষ করে দেব নবী আমার মসজিদে নবীতে আল্লাহর নবী যেখানে আল্লাহর নবী রওজা শরীফ হয়েছে সেখানে আল্লাহর নবী শুয়ে রয়েছেন সাহাবাই কারাম আল্লাহর নবীকে মাথা মোবারকটা ধরে রেখেছেন নবী আমার দুটা চোখের পানি অসুস্থ দুটা চোখের পানি চেরে চেরে দাঁড়ি বে দাড়ি মোবারক বে বে পড়তেছে হাসান হুসাইন আল্লাহর নবীর কাছে আইসা কয়ে নানা গো ও নানা আমার আব্বা বলেছে তুমি নাকি কোথায় চলে যাইবা আমার আম্মা বলেছে তুমি নাকি কোথায় যাইবা নানা ভাই আমাদেরকে ছেড়ে রে আল্লাহর নবী নাতিদেরকে কোলে নিয়ে বলে আয় আয় আয় রে আয় নাতি রে আয় আয় আয় রে রে নাতিরা রে আমি রসুলের কাছে আয় রে আল্লাহ নবীর কাছে আসলেন নবী আমার আদর করে দিয়ে দিলেন এবার আবু বক্কর কান্দে ওমর ওসমান কান্দে নবী আপনি আজকে কেমন কেমন করতেছেন ওমরে এ ওমর আয় আমি রসুল্লাহর বুকে আয় রে ওমর রে ওমরে রে আয় আমি নবীর বুকে একটু মাথাটা লাগা ওমর কত আদর তোর করছি রে ও আবহরাইরা কান্না করিস না রে বেলাল নবীর এই অবস্থা দেখে বেলাল গড়ায় গড়ায় কান্দে আর বলে নবী গড় ও নবী আপনি আজকে এমন করেন কেন গো খয়ের বেলা আমার বুকে আয় তোর একটু জড়ায়া দূরে রে আমি নবী চলে যাব রে হেরে বেলাল তোকে শেষবারের মতো একটু বুকে জড়ায়া দূরে রে আম্মা যেন ফাতেমার ডাক দিয়ে বলে ফাতেমা মেহমান আসছে ঘরের সব দাঁড়ায় আছে মা পাতে মা ঘরের দরজাটা খুলে দাও আল্লাহর মেহমান জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আজরাইল ইসমাইল ফেরেস্তা চলে আসছে তাদেরকে ঘরের দরজাটা খুলে দাও ঘরের দরজাটা খুলিয়া আল্লাহর নবীর বেটি মা পাতে মা যখন নজর করলেন একটা লোক চিৎকার দিলেন একটা লোক জমিনে পা তার মাথাটা আসমানে আল্লাহ আকবর জমিনে পাটা মাথাটা আসমানের দিকে এত বড় বড় দিঘির মতো চোখ গোলা মা ফাতে মা চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দিয়েছেন ডাক দিয়ে বলে আব্বা গো এমন ভয়ানক মানুষ আর আমি জমিনে দেখি না আব্বা কিনা কে গো কে বাবাইনি কে খয়ে মারে মাইনি হলো মালাকুল মত আজরাইল আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর নবী ফাতেমা মা ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা ও আব্বা এই ঘরে আমি রয়েছি এই ঘরে আপনি রয়েছেন সাহাবাই কারাম রয়েছেন এমন বিকট লোক কেন আসলো কয়ে মা আল্লাহর মেহমান রে আসতে রে মারে মা আদ্রাইল আসলেন জিব্রাইল আসলেন মিকরাইল আসলেন ইসরাফিল আসলেন ইসমাইল ফেরেস্তা কুঠি কুঠি ফেরেস্তা আসলেন এখন জিব্রাইলের সঙ্গে কথা হয়েছে মিকরাইল ইসরাফিল আদ্রাইল সব ফিরিস্তাদের সঙ্গে কথা বললেন এবার আজরাইলে ডাক দিয়ে বলে আজরাইল রে তুই কান্না করস কেন কই নবী আপনার চেহারায় পানি দেখিয়া আমি আজরাইল আর সহ্য করতে থাকতে পারি না লাওলা কালামা খোলাক তুলা ফলাক আপনারে সৃষ্টি না করলে আমি ও সৃষ্টি হতাম না আজরাইল ডাক দিয়ে কয় নবী ও নবী নবী বলে আজরাইল ও আজরাইল তোমার কাজ তুমি করো আজরাইল যখন আঙ্গুলটা আমার নবীর সিনা মোবারক স্পর্শ করলেন নবী আমার একটা চিৎকার দিয়ে বললেন আজরাইল আজরাইল তুমি কি করলা কি করলা সারাটা টাসমান সারা উহুদের ময়দান পৃথিবীটা মনে হয় আমি রসুলের বুকের উপর সাইফা দিলা রে নবী আমার যুগের পানে জেরে কান্দিয়া কয়া নাই মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন রে আজরাইল মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন রে আজরাইল আমার উম্মতের সব মৃত্যুর যন্ত্রণা মারে দে আমি রসুল সহ্য করতে পারি না আমার উম্ম মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না হাজরাইলে কেমন পর্যন্ত যত উম্মত আসবে সবার যন্ত্রণা আমার দে আমার উম্মতের দিস না নবীগণ কবি আপনি কাঁদবেন না আর সুলাল্লাহ যে আজরাইলকে দেখা মাত্র শরীরের জোড়াগুলো ঠাস ঠাস করে চিরে যাবে চোখগুলো উল্টে যাবে ওই আজরাইল ডাক দিয়ে বলেন নবী আপনি কাঁদবেন না আমি আজরাইল পাহাড় পর্বত রাখি না শুধু আমার আঙ্গুলটা আপনার সিনাতে স্পর্শ করলাম নবী আমি একটা ওয়াদা করে গেলাম রে আল্লাহকে আপনাকে সাক্ষী রেখে আমি আজরাইল একটা ওয়াদা করে গেলাম রে যে উম্মটা পাঁচ শক্ত নামাজ পড়বে মা বাবার খেদমত করাবে ইয়ার সোনাল্লাহ আপনার পথে প্রতিটা রাত্রে দশ বার করে দূর শরীফ পড়বে আমি আজ আজরাইল ওয়াদা করে গেলাম গো ওই উম্মতের এমন ভাবে জানটা কবজ করব গো যেইভাবে সন্তান মায়ের দুধ পান করলে সন্তানের মুখটা যখন ফিরাই আনে সন্তান উদ্দেশ পায় না সন্তান বলতে পারে না ঠিক কুটি কুটি নরমভাবে আপনার উম্মতের জান নেব এক কারণে বলি আমার নামাজ পড়ার দরকার আছে না নাই আজ থেকে খান থেকে কুমাদা করে নেব আমরা জীবনে নামাজ ছাড়বো না রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহ কিন্তু দেখে ভাই ডান হাত তুলে আল্লাহকে দেখান নারায় তাকবীর নারায় সালাত আলে সুন্নাতুল জামাত আসেন আমার বন্ধুরা আজকে থেকে ওয়াদা করলাম জীবনে নামাজ সারব জীবনে নামাজ সারব মা বাবার খেদমত ছাড়ব আসেন আমার নবী বলেছে ওয়াহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি নবী বলেছে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জিন্দিগির চাইতে জীবনের চাইতে সন্তান সন্ততি আওলাদ পরিবার পরিজন সবার চাইতে আঠারো হাজার মাকলুকাতের চাইতে যতক্ষণ না আমি রসুলকে জীবনের চাইতে বেশি মোহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা এই কারণে রসুলের মোহাব্বত দরকার আছে নাই কবরে আপনাকে রাখবে কবরে বিসমিল্লা হায় রে সময় নাই ও সময় শেষ করে দিছে বুঝছেন বেঁচে থাকলে আবার আলোচনা করব না যেহেতু একটা নির্দিষ্ট সময় আছে বারোটা পর্যন্ত আবার ফজর নামাজ পড়তে হবে এখন শুধু ওয়াজ করলে হবে না আবার ফজরের সময় আমরা করে পরে পাইতাম না কথা বলছেন তো বেঁচে থাকলে ইনশাল্লাহ যেহেতু ভাই একটা আলোচনা করতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন হয় কথা বলছেন যে সময় দিয়েছে এক ঘন্টা মনে পুরো হয়েছে নেই তাও জানি না মনে হয়েছে কিনা যা